আপনারা দেখছেন এ স্টার নিউজ ইয়েমেনের শাসন ব্যবস্থায় ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র হুতি বিদ্রোহীদের মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সৌদি আরব শুক্রবার ইতালির রাজধানী রোমে ভূমধ্য সাগরীয় দেশগুলোর এক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের এমন ইঙ্গিত দেন শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন মিডল ইস্ট মনিটর সম্মেলনে আদেল আল জুবায়ের বলেন ভবিষ্যৎ ইয়েমেনে হুতি বিদ্রোহী সহ দেশটির সব নাগরিকের ভূমিকা থাকতে পারে ইয়েমেনের বিদ্যমান সংকট উত্তরণে একটি সমাধানে পৌঁছানোর ওপরও জোর দেন সৌদি প্রতিমন্ত্রী আদেল আল জুবাইর দাবি করেন ইয়েমেন সংকট সৌদি আরব তৈরি করেনি বরং হুতি বিদ্রোহীরাই এ সংকট তৈরি করেছে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে ইরানের হস্তক্ষেপকে সর্বনাশা বলেও দাবি করেন সৌদি প্রতিমন্ত্রী তিনি বলেন তেহরান পুরো অঞ্চলের জন্যই হুমকি তাদের আগ্রাসী কর্মকাণ্ড আর সহ্য করার মতো জায়গা নেই সৌদি আরব এমন সময়ে হুতি বিদ্রোহীদের মেনে নেওয়ার ইঙ্গিত দিল যার কিছুদিন আগেই দুইশো হুতি বন্দিকে মুক্তি দেয় দেশটি গত মাসের শেষ দিকে মুক্তি দেওয়া হয় তাদের সৌদি সামরিক জোট জানিয়েছে যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তির প্রচেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে গত সেপ্টেম্বরে সৌদি ইয়েমেন সীমান্ত সংলগ্ন নজরান এলাকায় হামলা চালিয়ে শতাধিক সৌদি সেনাকে আটকের দাবি করে হুতি বিদ্রোহীরা সেনাদের পাশাপাশি শতাধিক সৌদি সামরিক যানও জব্দ করা হয়েছে বলে দাবি তাদের তবে ওই ঘটনায় আটক সৌদি সেনাদের মুক্তির জন্য এ বন্দি বিনিময়ের কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে ইস্তানবুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসুগির নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে ইয়েমেনে সৌদি আগ্রাসন নিয়ে সমালোচনার মাত্রা বাড়তে থাকে দুই সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখল নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি হুতির ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ডিসাইসিভ ইস্টম নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আমিরাতের সামরিক জোট স্কুল বাজার ও হাসপাতাল জানাজার নামাজসহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ আহত হয় আরও অনেকে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছায় ইয়েমেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ